পালং শাক আমার নাম পালং শাক আমার নাম পালং শাক আমার নাম পালং শাক আমার যদি চাও আমার যদি চাও দেখবে কত শক্তি হবে দেখবে কত শক্তি হবে আমার যদি সবুজ সবুজ রংটা আমার সবুজ সবুজ রংটা আমার লম্বা লম্বা পাতা লম্বা লম্বা পাতা সবার মাঝে থাকি আমি সবার মাঝে থাকি আমি শোনো আমার কথা শোনো আমার কথা A vitamin B vitamin A vitamin B vitamin আছে এতে ভরা আছে এতে ভরা চোখ থাকবে ভালো এতে কমবে মাথার ভাড়া